শত্রু তাড়া দিয়েছে আতঙ্ক কি যে হয় এমন সময় সলাৎ হলো এক রাখা হাদিস মুসলিম আপনার আমার বিবেচনার প্রয়োজন নেই বিবেচনা হাদিস ঠিক কি ঠিক এইটুকু আমি অনুবাদক আপনি পুনরায় অনুবাদ বিবেচনা করতে পারেন এইটুকু আপনার আমার অধিকার হাদিস মুসলিম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ বাড়িতে হাজারে ফরজ করেছেন চার সফরে ফরজ করেছেন দুই বিপদে ফরজ করেছেন এক মুসলিম বিস্তারিত বিবরণে আপনাকে বলছিলাম যে কসর সলাত আদায় করতে হবে পৃথিবীর দিনই মুসলিম ভাই বোন যারা আপনারা আমাদের সামনে আছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমাদের সাথে আছেন যন্ত্রের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি সাথে সাথে আমাদের এই জুমার খুদ্গুলি অনলাইন আলিতে সাম টিভির মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যারা যুগ যুগ ধরে অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সফরে দূরে খাত আদায় করতে হবে এটাই চূড়ান্ত যে যাই বলুক তাতে আসে যায় না হজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক সফরে দূরে খাত এটাই চূড়ান্ত এর বিকল্প কোনো পথ নেই কেউ যদি চার রেখাত পড়ে তাহলে কি গুণাগার হবে বিবরণে বোঝা যায় যে গুণাগার হবে না তবে রাসুল সাল্লাম দুই রেখাতে পড়তেন সাহাব এবং দুই রেখাত পড়তেন বিবরণগুলি এভাবে এসেছে বিবরণগুলি আদেশ বাচক বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সফরের সলাপ তসরের সলাপ দুই রেখাত